গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জিতেন্দ্র চৌধুরী বর্তমানে তিনি সর্বভারতীয় কিষাণ সভার কেন্দ্রীয় কিষাণ কাউন্সিলের সদস্য এবং আদিবাসী অধিকার জাতীয় মঞ্চের নির্বাহী কমিটির সদস্য জিতেনবাবু প্রথমেই আপনাকে ককবরক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই পাশাপাশি আজকের অনুষ্ঠান থেকে আপনার উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন বিভিন্ন সভা সমাবেশে এবং সাংবাদিক সম্মেলনে আপনারা বলে আসছেন পরিবর্তন পরিবর্তন পরিবর্তন প্রশ্নটা হচ্ছে কেন আপনারা পরিবর্তন চাইছেন কিসের ভিত্তিতে চাইছেন মানুষ কেন আপনাদেরকে ভোট দেবে প্রথমেই কুরুক্ষেত্রের এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গণ্যমান্যদের আমার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পাশাপাশি এই চ্যানেলগুলোর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকেও খুলুমখা শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ আপনি যে প্রশ্ন করেছেন যে ত্রিপুরাজ্যে যে আসন্ন নির্বাচন অবশ্যই যে কোনো নির্বাচন মানে হল কোনো একটা জুট বা কোনো একটা দল যারা ক্ষমতাসীন আছেন সেই ক্ষমতাসীন জুট বা দলকে হারিয়ে নতুন দল বা অন্য একটা দল বা জোটের ক্ষমতায় আসার একটা রাজনৈতিক লড়াই কর্মসূচির লড়াই কিন্তু এই নির্বাচন বিগত পাঁচ বছর ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের সংবিধান গণতন্ত্র আইনের শাসনকে সম্পূর্ণ বুলণ্ঠিত করেছে মানুষের নাগরিক অধিকারকে কেড়ে নিয়েছে এই ত্রিপুরাজ্যকে আরএসএস ভারতীয় জনতা পার্টির তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য একটা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছে এটা এখন আর শুধুমাত্র ত্রিপুরাজ্যের সরকার পরিবর্তনের লড়াই না এই লড়াই যে আমাদের সংবিধান বাঁচানোর গণতন্ত্র বাঁচানোর এবং সর্বোপরি দেশকে আরএসএস ভারতীয় জনতা পার্টি যে অভিমুখে নিয়ে যেতে চাইছে তা থেকে একে বিরত করার জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই পরিণত হয়েছে সে লক্ষ্যেই আমরা সিপিআইএম তথা বামপন্থীরা এই নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখছি এখানে আমার যে প্রশ্নটা থাকবে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আপনারা একটা কংগ্রেসের সাথে জোট করার যে আলোচনা চালাচ্ছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজ্য রাজনীতিতে যদি আমরা দেখি একটা সময় যেখানে কংগ্রেস এবং সিপিএম এরা কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল এবং প্রত্যেকটা দলেরই কিন্তু নিজস্ব কিছু নীতি এবং আদর্শ আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দুটো দল কিন্তু পাশাপাশি চলে এসেছেন এবং নিজেদের মধ্যে জোট করতে চাচ্ছেন বা করছেন কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আপনারা জুটে যাচ্ছেন তাহলে বিগত দিনে আপনাদের দলের বা কংগ্রেস দলের যারা নেতাকর্মীরা খুন হয়েছে তাদের পরিবারকে আপনারা কি জবাব দেবেন আর দু নম্বর বিষয় হচ্ছে এই যে নীতি এবং আদর্শ আপনাদের দুটো দলের নীতি আদর্শ যে ভিন্ন মত রয়েছে ভিন্ন নীতি আদর্শ তা নিয়ে আপনি কি বলবেন নীতি আদর্শ সম্পর্কে ঠিকই বলেছেন কংগ্রেস দলের তার রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক মতাদর্শের সাথে সিপিআইএমের রাজনৈতিক মতাদর্শ বা কর্মসূচি অতীতেও এটা বিপরীত ছিল আজও আছে এ সম্পর্কে কোনো সন্দেহ নেই এটা লুকোনোর কোনো প্রশ্ন সেখানে নেই কিন্তু প্রশ্নটা হলো কর্মসূচির লড়াই নীতির লড়াই কখন সম্ভব যখন সেই ভূমিতে গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে সংবিধান কাজ করবে তখনই উন্নত কর্মসূচি আরও বিকল্প নীতি নিয়ে কাজ করার স্পেস বা সুযোগ সেখানে পাওয়া যায় কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সহ সারা দেশেই যে সেই সংবিধানের যে মূল স্তম্ভ সেটাকে ভেঙে দিচ্ছে কাজে সেই জায়গায় যারা সংবিধানের পক্ষে গণতন্ত্রের পক্ষে কর্মসূচিগত মিল না থাকতে পারে তাদের সাথে নিয়ে যে সংবিধান এবং গণতন্ত্র রক্ষার পবিত্র দায়িত্ব নিয়ে আমরা একসাথে লড়াই করার জন্য আমরা সেই প্রয়াস আমরা নিয়েছি এবং আশা করি সেই প্রয়াসে আমরা সফল হবই শহীদের সেই জায়গায় বলছেন হ্যাঁ, সেই জায়গায় বলছেন জানা যে অতীতে কংগ্রেসের আমলে বা বামপন্থী ফ্রন্ট সরকারের সময়ের আমলে এই সময়েতে কিছু খুন খারাপে হয়েছে নিশ্চয়ই যে কোনো খুন সংখ্যাটা অনেক বেশি না সংখ্যাটা অনেক বেশি বললে তো হবে না এটা তো আপনি বিজেপির মতো বললে তো হবে না না তথ্য বলছে এটা আমার বক্তব্য নয় দেখুন তথ্য বললে তো হবে না তথ্য হাজির করতে হবে আপনি যদি উগ্রবাদীরা খুন করেছে এই যে সেদিন কল্যাণপুরে উগ্রবাদীরা খুন করলো এটা সিপিএম খুন করেছে বলে চালিয়ে দিলেন তো সংখ্যা তো বাড়বেই এই ক্ষেত্রে যেমন আপনার বারোই অক্টোবর বীরচন্দ্র মনুর যে হ্যাঁ আপনার শহীদ হ্যাঁ, সেটাই তো বলছি রাজনৈতিক খুন যেগুলো হ্যাঁ ঠিকই আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সন্ত্রাসবাদীদের কাছে খুন করাকে যদি আপনি মনে করেন যে না এটা কোনো দল খুন করেছে দ্যাট ইজ রং যারা এক্সট্রিমিস্ট যারা situationist they are the enemy of all political parties they are not the enemy of any particular political party কাজে এটাকে যুক্ত করলে হলে that your answer will be being panelist being the anchor it will be something partisan I think you should not ask that kind of question কাজে সেই জায়গায় হ্যাঁ অবশ্যই যারা খুন হয়েছেন যে কোনো খুন দুঃখজনক যে কোনো খুনই এটা যে কেউ সমর্থন করে না কিন্তু আজকে গণতন্ত্রই খুন হয়ে যাচ্ছে সংবিধান খুন হয়ে যাচ্ছে সার্বভৌমত্ব খুন হয়ে যাচ্ছে যে কোন খুনকে বড় দেখবো আমরা আমরা যে দেশের স্বাধীনতা অর্জনের জন্য দেশের লাখো লাখো মানুষ জীবন দিয়েছেন আমরা অন্তত তাদের সেই আশা আকাঙ্ক্ষা এটাকে যাতে ভারতীয় জনতা পার্টি আরএসএস সম্পূর্ণ বলুণ্ঠিত না করতে পারে that will be our prime task that we have been doing আপনি বলছেন গণতন্ত্রকে খুন করা হয়েছে অথচ অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ত্রিপুরা রাজ্য আইন শৃঙ্খলার দিক থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনারা বলছেন রাজ্যে গণতন্ত্র নেই অথচ শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনারাই দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রচার কর্মসূচি সম্পন্ন করেছেন কি বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে ইনকামেন্ট মুখ্যমন্ত্রী though he is now character chief minister তিনি নামের আগে একটা শব্দ লেখেন professor that means he is not only educated very much educated I will request professor doctor Manik Saha to go through the annual report of NCRB 2022. What has been stated there? কাজেই প্রফেসর মানুষ তো ইংরাজি পড়তে পারবেন ইংরাজি বুঝেন বুঝাতেও পারেন ওনাকে খাটো করছি না সম্মান দিয়েই বলছি so he should go first to the NCRB report and that has been published by the ministry of Amit Shah who visited on last fifth January কাজে উনি বললেন আর উনি তো বলবেনই যিনি ছাপ্পা ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো সব কিছুই ছাপ্পার মতোই বলবেন কাজে এতে নতুন কথা কি আপনার কাছে কি তথ্য আছে অবশ্যই জানতে চাইব যে আপনাদের সময়কালে কতজন বাম কর্মী কংগ্রেসের হাতে খুন হয়েছেন উগ্রবাদীর সংখ্যাগুলো বাদই দিলাম আপনার বক্তব্য বলেছি আমি তো বলেছি যে নিশ্চয়ই দীর্ঘ পঁচিশ বছরের শাসনে এরকম রাজনৈতিক কোনো এই কনফ্লিক্টে হয়নি কথা বলছি না অ্যান্ড ফর দ্যাট আমরা শুধু সেই পরিবার না আমরাও তার জন্য সমবেথী আমি তো এখনকার সরকার মতো বলতে পারি না না যে ত্রিপুরাজ্যের মধ্যে অবাধ গণতন্ত্র ত্রিপুরাজ্যের মধ্যে গত পাঁচটি বছরে বিরোধী রাজনৈতিক দলের একটি পার্টি অফিস আক্রমণের কাছ হাত থেকে রেহাই পায়নি কোনো কোনো পার্টি অফিস ষোলোবার অব্দি হয়েছে sixteen times and they are claiming অবাধ গণতন্ত্র আমাদের পার্টির পঁচিশ জন লোক খুন হয়েছে they are claiming there is no political killing no political violence থানাগুলোকে বলছে কোনো এফআইআর লস করা যাবে না বলছেন না our slate is clean this is the clear picture of law and order এগুলো তো বলতে পারবো না আমরা এরাই বলতে পারে এগুলি আমার একটা প্রশ্নের উত্তর কিন্তু পাইনি যদি আমি অন্য জায়গাগুলি কথা বাদই দিই যদি পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের দিকে তাকাই আপনি নিশ্চয়ই অবগত আছেন ভজন ভূষণ নিখিল এবং অন্যান্য না আমার প্রশ্নটা হচ্ছে শহীদের পরিবারগুলোকে কি জবাব দেবেন না আমি এই প্রশ্নটার উত্তর পাইনি that yes there has been some killing আপনারা জোটে যান এখানে কোন রকম আপত্তি নেই প্রশ্নটা হচ্ছে শহীদের পরিবারগুলোকে কি জবাব দেবেন এই প্রশ্নটার উত্তর চাইছি বলছি যে দেশের স্বাধীনতা গণতন্ত্র সংবিধান এটাই আজকে জবাইয়ের হয়ে যাচ্ছে কাজী কোনটা আপনি রক্ষা করবেন কাজী হ্যাঁ যে শহীদের মৃত্যু কোন একটা দলকে নিশ্চয়ই ব্যথিত করবে কিন্তু তার চেয়ে বড় কথা হলো লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে ভারত যে সংবিধান আজকে এটাকে খুন করছে বিজেপি কাজে সেই জায়গাতে আমরা হ্যাঁ দু চারজন এরকম আমাদের এই প্রিয় জন খুন হয়েছেন আমি তো অস্বীকার করছি না এই জন্য লাখো শহীদের বিনিময়ে শহীদের বিনিময়ে যে সংবিধান গণতন্ত্র স্বাধীনতা এটা হরণ হয়ে যাচ্ছে আমি চুপ থাকব এত দেশদ্রোহিতা হবে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা হবে that is my point Paschimbanga থেকে আপনারা শিক্ষা নিলেন নাকি একই ভুল আবার করতে যাচ্ছেন নিশ্চয়ই না নিশ্চয়ই না ত্রিপুরা ত্রিপুরাজ্যের মাটির উপর দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের বাস্তবতার উপর দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের যে পার্সপেক্টিভ উপর দাঁড়িয়ে যে আজকে এই যে ত্রিপুরাতে সেদিন এগারো তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফুল টিম আসলো বললেন গত পাঁচ বছরের এ রাজ্যে যে অপরাধ হয়েছে ইলেকশন কমিশনের গাইডেন্সে তাদের নির্দেশিকায় ত্রিপুরা সিভ ইলেকট্রাল অফিসার একটা মিশন ডিক্লেয়ার করেছেন জিরো পোল ভায়োলেন্স মিশন আর সেদিনেই এই সরকারের একজন মন্ত্রী তিনি বলছেন বিরোধী রাজনৈতিক দলের কোনো লোককে পাড়ায় ঢুকতে দেওয়া যাবে না কারো বাড়িতে ঢুকতে যাওয়া যাবে না অন ক্যামেরা আর গতকাল যখন election commission of India Delhi থেকে ত্রিপুরাজ্যের মানুষকে আশ্বস্ত করে এই নির্ঘণ্ট ঘোষণা করা হলো রাত্রিবেলাতেই ত্রিপুরা মথার একজন সমর্থককে খুন করে বিজেপি দেখিয়ে দিল আমরা don't care to the election commission of India or constitution তো এই যে বাস্তবতা কাজেই পশ্চিমবাংলাতে কি হয়েছে প্রশ্ন ত্রিপুরা যে বাস্তবতা হলো আজকে সংবিধান রক্ষা করা জরুরি আজকে যদি সংবিধান রক্ষিত না হয় আজ আমার ঘর পড়ছে কালকে আপনার ঘর পড়বে কালকে পরশু সবার ঘর পড়বে কোনো ঘর এ ত্রিপুরা যে বাঁচবে না কোনো ঘর বাঁচবে না বাবু আপনাকে একটু আপনি আপনার বক্তব্যে একটা কথা বললেন যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী হ্যাঁ, তাই বিষয় হচ্ছে নির্বাচন এই যে নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু নির্বাচন কমিশনের আওতাধীন হ্যাঁ। এবং নির্বাচন কমিশন সেখানে নির্বাচন করিয়েছে এবং সেই নির্বাচনে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে আপনি কোন তথ্যের উপর দাঁড়িয়ে বলছেন যে উনি ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন তো আপনি বলুন তো চারটা বিধানসভা নির্বাচনের সঠিক ভোট হয়েছে আপনি বলেন কি না আপনি আজকে বলে নিলাম আমি মেনে নেব আগরতলা শহরে মিডিয়া চ্যানেল সব দেখাচ্ছে পত্রপত্রিকায় সব বেরিয়েছে আপনি বলছেন নির্বাচন কমিশনের সার্টিফিকেট থাকলে সব হয়ে গেল খুন করলেও না খুনি নন তাহলে কি আপনি বলতে চাইছেন যে নির্বাচন কমিশনে যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন yes definitely definitely that's why that election commission of India has been compelled to declare or initiate mission Zero Pole Violence Mission. And that is the outcome of that and recognition of that malpractice and other thing. What, had what has happened in Tripura during the last five years. জিতিনবাবু আমরা দেখতে পেয়েছি আপনাদের সময়কালেও কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগটা করা হতো যে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না এর জবাবে আপনার কি প্রতিক্রিয়া থাকবে এক দ্বিতীয়ত হচ্ছে আপনারা বেশি পেছন দিকে আমি যেতে চাইছি না দু হাজার আট দু দিকে যদি তাকাই আপনারা ক্ষমতায় এসছেন সরকার তৈরি হয়েছে ওই সময়টাতে কিন্তু আপনারা কোনো দিন আপনাদের কোনো নেতৃত্ব নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তোলেননি অভিযোগের তীর ছুড়েননি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু হাজার বিধানসভা নির্বাচনের পর থেকেই কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার তিনিও প্রকাশ্য সমাবেশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন তো তেরো আট এই সময়টাতে নির্বাচন কমিশনের ভূমিকা ভালো ছিল আঠেরের পর নির্বাচনের ভূমিকা প্রশ্নের মুখে এমনটা কেন দুই হাজার নির্বাচনে বামফ্রন্ট হেরেছে আমরা হেরেছি কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ম্যাল প্র্যাকটিস করে অর্থাৎ রিগিং করে জিতেছে কথা আমরা কখনো বলিনি এখনো বলছি না because that was free and fair election people voted BJP to power. Okay, then after, either it is conducted by the State Election Commission or conducted by the Election Commission of India. 2019 election, বলুন তো ভারতবর্ষে আর কোন রাজ্যে কোন নির্বাচনী কেন্দ্রে from which constituency I contested to east east Tripura election commission of India so motive এই ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে এবং এখানে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রশ্নে সাত দিন পিছিয়ে দিয়েছে এবং এই পশ্চিমতুরা বিধানসভা এই লোকসভা কেন্দ্রে নাইনটিন ফিফটি টুর পরে গো বাই দ্য রেকর্ড মিলিয়ে দেখবেন ভারতবর্ষের নির্বাচন ইতিহাসে এত সংখ্যক বুথে আর কোনো কনস্টিটুয়েন্সিতে রিপোলিং হয়নি এবং সেদিন বলেছি আমি ইসিআইকে এই গত এগারো তারিখে we are happy that you admitted that fact you recognise that two thousand nineteen Lok Sabha election was not fair you recognise that that by election it was not fair হতে পারে মানিক সাহা বিজয়ের সার্টিফিকেট পেয়ে গেছেন but people of the state voters of Bardowali they have not recognized it আপনারা যদি সঠিক পথে কিংবা সঠিক আইনের পথে হাঁটতেন তাহলে দশ হাজার তিনশো তেইশ সৃষ্টি হতো না অভিযোগ শাসকের আজকে দশ হাজার তিনশো তেইশের এই অবস্থার জন্য আপনারাই প্রত্যক্ষ পরোক্ষ দায়ী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার sorry you are misleading the audience you are very much misleading এটা আমার বক্তব্য নয় it no you are misleading you please while you are asking me you are anchor you should be guided by the facts দু হাজার তিনশো তেইশের কি রায় ছিল there has not been any any মানে irregularity in the process of the selection but the recruitment rules, that rules was adopted in the year 1980 while the first lieutenant government was there. And following that, in the state of Tripura, thousands of employees recruited. and after the 10,323 also, different batches, hundreds of people be recruited. But unfortunately, our uh, High Court, Supreme Court, they have given verdict. What was the verdict? That your RR not according to the spirit of the Constitution. But that RR was adopted in, in early 80s. আরও আনফর্চুনেট হলো হ্যাঁ আমি কেন কথাটা লিঙ্ক করছি টু থাউজেন্ড নাইনটিনে এসে মোদি গভর্নমেন্ট তারা নিয়ে আসলেন এরকম একটা এই রিক্রুটমেন্ট এবং অন্যান্য বেনিফিটের ক্ষেত্রেতে ইএস e ইকোনমিক যাই হোক এরকম একটা ইয়ে অর্থাৎ টেন পার্সেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সে ইএসএ তার ক্রাইটেরিয়া কি আট লাখ টাকা অবধি ইয়ারলি ইনকাম শহরে তাদের যে টু বিএসকে ফ্ল্যাট বা হাউসিং প্লট প্রায় ষোলোশো square feet housing plot that means আট লক্ষ টাকা আয় টু বিএসকে ফ্ল্যাট বা ষোলো স্কোয়ার ফিটের যদি হাউজিং সাইট যদি কোনো ফ্যামিলির থাকে সেই ফ্যামিলির ইনকাম প্রতি মাসে নাই নাই করে অন্তত চার থেকে পাঁচ লাখ সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়েসে এটা আছে এবং that supreme court which supreme court এই আমাদের দশ হাজার তিনশো তেইশের যে হাইকোর্টের রায়কে এই মানে বহাল রেখেছে দ্যাট সুপ্রিম কোর্ট আবার ইয়েসকে বলেছে it can continue with due regards to the court highest court তাহলে left hand government have done nothing wrong আমাদের যে এই বিপিএল সে বিপিএল কত এই যে ইএসএ যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে much much below of that কিন্তু দুর্ভাগ্যের হলো কি দু হাজার পরেও অনেক রিক্রুটমেন্ট হয়েছে they are still continue the service ওদের হয়েছে so what is wrong with the government nothing wrong with the government but there has been a ploy there has been an attempt politically anyway এটা হয়েছে তো আমাদের সময় একবারে শেষের দিকে আমরা যাব অডিয়েন্সের কাছে তার আগে জিতন বাবু আপনার প্রতি আরেকটা প্রশ্ন যে আমরা জানি যে বিভিন্ন দুর্নীতি যেটা আমরা যদি দেখি বিশালগড় ব্লক তারপর হচ্ছে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর যেটা পূর্ত দুর্নীতি ঘটনা সামনে এসেছে এই দুটো এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন খুব সংক্ষেপে এবং তার সাথে আরেকটা বিষয় যেটা যখন বর্তমান সরকার প্রতিষ্ঠা হয় তখন তারা শ্বেতপত্র সেখানে প্রকাশ করেছে প্রকাশ করে সেখানে জানিয়েছে যে আপনারা প্রায় আপনাদের যখন সরকার ছিল প্রায় তেরোশো তেরো হাজার কোটি টাকার উপর সেখানে ঋণ রেখে গেছে এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কি বলবেন আমি খুব খুশি হলাম আপনি প্রশ্ন করাতে বিশালগড়ের যে irregularities that was notice during the time of the left front government and that officer was booked DP was initiated against him, lieutenant government সেই গিলটি অফিসারকে বা অ্যাকিউজড অফিসারকে শেল্টার দেয়নি কিন্তু এই যে আপনি বললেন পূর্ত দুর্নীতি নামে আমাদের বর্ষিয়ান নেতা বিধানসভার উপনেতা বাদল চৌধুরীকে যেভাবে হ্যারাস করা হলো এই সেদিন বোধহয় ওনাকে একশো দিনের বেশি মানে অন্যায়ভাবে জাল খাটিয়ে এই সেদিন বোধ হয় চার্জশিট জমা পড়েছে কি পড়ে আমি শুনেছি একটু জানি না হয়তো পড়তে হবে নাও পড়তে পারে আর ক্ষমতায় আসার আগে এই গভর্নমেন্ট বলেছিল কমিশন বসাবে এই করবে সেই করবে where is that commission where is that CBI কোথায় কাজেই এই গভর্নমেন্ট দুর্নীতি সম্পর্কে এখন তো দুর্নীতির জানি শুধু ওই যে এতে মানে শৈলখণ্ডের চূড়া দেখা যাচ্ছে আমি তো বলবো সরকার পরিবর্তন হবে যারা আজকে করছে আমি নাম করছি না একটাও বাঁচবে না ঠিক আছে অন্যায়ভাবে অন্যায়ভাবে বাদল চৌধুরীকে যেরকম ঢুকিয়েছে না অন্যায়ভাবে করব না ন্যাচারালি naturally each and everyone, they will be booked and according to the law, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের কথাটা বলছে আর একটা কথা হলো কি তেরো হাজার কোটি টাকা ঋণ রেখেছেন আমি আপনাকে জিজ্ঞেস করব প্লিজ কালেক্ট দি ইনফরমেশন আমরা তো পঁচিশ বছরে তেরো হাজার কোটি টাকা ঋণ করেছি হ্যাঁ ঋণ করতেই হয় গভর্নমেন্টকে ঋণ করতেই হয় ডেভেলপমেন্টের কাজে যখন সেরকমভাবে সাপোর্ট না পাওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তখন করতে হয় করে অনেক কিছু করেছি আমরা কিন্তু এই গভর্নমেন্ট গত পাঁচ বছরে কিচ্ছু না করে নতুন একটা কলেজ না করে নতুন একটা রাস্তা না করে নতুন একটা অঙ্গনওয়াড়ি না করে স্কুল না করে বরঞ্চ এটাকে প্রাইভেটাইজ করে কত হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন একটু টেলিফোন করে জিষ্ণু দেবনাকে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে আমরা দর্শকের কাছে যাচ্ছি সময় অল্প রয়েছে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যারাই প্রশ্ন করবেন একটাই করবেন কারণ সময় একেবারেই কম আমরা মাইকটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি দর্শকদের কাছে মাইকটা নিয়ে যাবেন নিয়ে নিয়েছে একটু আমরা জানেন প্রশ্নটা জানেনি গুড আফটারনুন এভরিবডি সঞ্চালককে অনেক ধন্যবাদ প্রশ্ন একটা করার জন্য এবং প্রথমেই জিতেনবাবুকে শুভেচ্ছা এবং আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি এবং আপনার দলকে অনেক অনেক শুভকামনা আমি আমার প্রশ্নে তিনটি ভাগ রাখছি প্রথমত প্রশ্ন কোন দিক থেকে বলছেন দেখছি না হ্যাঁ বলছি আমি আমি আমি প্রথমত বলছি আচ্ছা। যে আসন্ন বিধানসভা নির্বাচনে মাননীয় জিতেন চৌধুরী মহাশয় আপনি যতটুকু কাজ করছেন যতটুকু এনার্জি নিয়ে সারা যে চট্টে বেড়াচ্ছেন আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন না আপনি বা আপনার দলের কোনো দ্বিতীয় কোনো মুখ সারা ত্রিপুরা যে দেখতে পাচ্ছে কিনা আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যতটুকু এনার্জি নিয়ে করছেন আপনি এবং আপনার দলের একজন বিধায়ক বা একজন কোনো ওই সারির নেতা সারা ত্রিপুরা যে চষে বেড়া যদি না হয়ে থাকে কেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন গত বিধানসভা নির্বাচনে যখন আপনারা হেরে গিয়েছেন আপনাদের অনুগামী যারা সে ব্যক্তিগতভাবেই হোক বা প্রতিষ্ঠানগতই হোক যখন হেরে যাওয়ার পরে আপনি এবং আপনাদের বিবেক বা অন্তর্মা কি মনে করে যে আপনারা হেরা যাওয়ার পরে বিভিন্ন প্রতিকূল অবস্থা আপনারা ওদের পাশে দাঁড়িয়েছেন কিনা সো আমার এই প্রাসঙ্গিকতা এটা প্রশ্ন এই বিধানসভা নির্বাচনে যদি ধরে নেওয়া যায় আপনারা আবার বিরোধী হয়ে যাচ্ছেন আপনি এবং আপনারা কি প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে ওদের পাশে দাঁড়াবেন সেই অঙ্গীকার দেবেন দিতে পারবেন কিনা দুই আর আমার শেষ প্রশ্ন তিপ্রা মথা যদি জোটে যখন বারবার আপনি আহ্বান করছেন আমরা দেখছিলাম বিভিন্ন মিডিয়াতে উনি মাননীয় প্রদ্যুৎবাবু বলছিলেন যে তিপ্রা ল্যান্ড চাইছেন আপনি কি ত্রিপ্রাল্যান্ড আপনি বা আপনার দল সমর্থন করেন যদি না করেন যে উনি বলছেন যে অন্য কোনো আরও কনস্টিটিউশন সলিউশন চাইছেন সেই কনস্টিটিউশন সলিউশন কথাটার অর্থ আপনি ব্যক্তিগতভাবে বা আপনার দল কি মনে করে যদি ত্রিপ্রাল্যান্ড স্পেসিফিক্যালি নাও ওরা চেয়ে অন্যভাবে ওদের দাবিকে মেনে নেওয়া যায় থ্যাংক ইউ সো মাচ এই তিনটা ধন্যবাদ ধন্যবাদ তৃতীয় প্রশ্নের উত্তরটা বোধহয় কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলনে দিয়ে এসেছেন হ্যাঁ। যদি আমি ভুল না করি হ্যাঁ, ধন্যবাদ প্রথমত হলো আমাদের দল একটা যৌথ যে সিদ্ধান্ত গ্রহণ এই যৌথভাবে কাজ করার এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে কাজ চালানোর একটা দল তো সেক্রেটারি হিসাবে দলের সচিব হিসাবে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমাকে সামনে থাকতে হয় সে কারণে অন্য সময় তো অন্যের মুখ দেখা যেত সেই জায়গা আমার মুখ দেখা যাচ্ছে এই কারণেও হয়তো বলতে পারেন আমার মুখ দেখছেন কিন্তু এই নয় আমি এক কাজ করছি না আমাদের দলের সবাই মিলে আমরা কাজ করছি এবং সমস্ত সিদ্ধান্তে এই কালেকটিভলি আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করি that is our system and that system is prevailing number two যে গত বিধানসভা নির্বাচনের পর আমরা হেরে যাওয়ার পর যেভাবে আক্রমণ শুরু হয়েছে প্রথম প্রথম আমাদের উপরে এখন সবার উপরে হচ্ছে ইয়েস আমরা তাদের সাথে ছিলাম আছি এবং এটা শুধু নির্বাচনে হারার পর বিরোধী দলে গেলে নয় যে কোনো পরিস্থিতিতে আমরা দলের যারা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তাদের সাথে দ্যাট ইজ আওয়ার মানে কি বলে আমাদের আইডিওলজি বা আমাদের সিস্টেম এখন অন্যথা হবে কেন থার্ড যে প্রশ্নটা করেছেন যে হ্যাঁ যে গণতন্ত্র না থাকলে কনস্টিটিউশন যদি অচল হয়ে যায় মুখে অনেক কিছু বলা যাবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু ভারতবর্ষের মধ্যে কি হচ্ছে আজকে যে কয়েকটা পরিবার হাতে ভারতবর্ষের সমস্ত সম্পদ কক্ষিগত হয়ে যাচ্ছে ভেরি রিসেন্টলি এটা এই যে সিএমআই একটা রিপোর্ট বের করেছে ভারতবর্ষের প্রায় সেভেন্টি পার্সেন্ট যে তার সম্পদ এটা কক্ষিগত হয়েছে থ্রি পার্সেন্ট লোকের হাতে but they in the GST, account the shop system taxes to GST, except the foreign liquor এছাড়া আর পেট্রোলিয়াম পেট্রোলিয়াম প্রোডাক্টস এবং ফরেন লিকার ছাড়া সমস্ত ট্যাক্সেস এখন সেন্ট্রাল জিএসটি হয়ে গেছে এই জিএসটির এই জিএসটি তার সিক্সটি থ্রি পার্সেন্ট পে করছে কারা ভারতবর্ষের এই যে বাকি নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ যাদের হাতে দেশের সম্পদের ভাগ মাত্র কম অর্থাৎ যাদের হাতে সম্পদ একেবারে ন্যূনতম they are paying the lion share of the GST আর থ্রি পার্সেন্ট যে এই দেশের তথাকথিত এই কর্পোরেটস এরা পে করছে একেবারে জিএসটির মাত্র সামান্যতম অংশ এ হলো ভারতবর্ষের অবস্থা কাজে সেই জায়গায় গণতন্ত্র না থাকলে এটা শ্রমিক কৃষক থেকে শুরু করে যারা মার্জিনালাইজড রিলিজিয়াস মাইনরিটি হোক বা ইন্ডিজেনাস পিপল তাদের জন্য নির্বাচন আসলে পরে মুখরোচক অনেক প্যাকেজ ঘোষণা করে অনেকে what happened during last five years. প্রয়াত শ্রদ্ধেয় এনসি বাবু ওনাকে নিয়ে বলা হলো যে উইদিন সিক্স মান্থস ত্রিপুরাল্যান্ড দেওয়া হবে এম্পাওয়ার্ড কমিটি হলো দুটো মিটিং করলো একটু সংক্ষেপে অ্যাটলিস্ট তার সম্মানে একজন বয়স্ক লোক এই মন্ত্রিসভায় আছেন তাকে সামনে রেখে এসছেন অন্তত সেই এম্পাওয়ার্ড কমিটির একটা রিকমেন্ডেশন বের করতে পারত এবং তার সম্পূর্ণটা না হলেও কিছুটা হতো কাজে সেদিক থেকে বলছি আজকে ত্রিপুরা মথা যারা বলছেন ফর ত্রিপুরাসা পিপল ইন্ডিজিনাস পিপল তাদের জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমার সাথে কর্ডিয়ালি অনেক কথাবার্তা হয় ওভার ফোন বা personally I mister chairman of the Tripura Tripura if that concept is for over all আফলিপম্যান এবং তাদেরকে last seven and half decades যে ডেপ্রিভেশন হয়েছে নট অনলি সব people alone with all the marginal section of our population in the country constitution solution চাই yes we are very much with you but একটা জায়গাতে শুধু আমরা ডিফার করছি ত্রিপুরার জিওগ্রাফিক্যাল কালচারাল যে তার ফেব্রিক বা তার যে স্ট্রাকচার এই জায়গায় bifurcation of the state to create another state it is not feasible, unrealizable. So with that, we don't support. But from other meaning, from other perspective, if they are for the overall development of the Tiprasa people, yes, we are also for the a, a, a constitutional solution, and we shall. We have been struggling for that, and to achieve that one, together, jointly, or independently, what we have been doing, এবং in future also will do okay আমরা Raru একজন দর্শকের কাছে যাব মহিলাদের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চান মহিলাদের মাঝখান থেকে আমরা এর আগের পর্বেও দেখেছি শুধুমাত্র পুরুষ দর্শক প্রায় বলেছেন মহিলাদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চান ঠিক আছে মহিলাদের মধ্যে কেউ বলতে চাইছেন না অন্য একজন শুধুমাত্র একটি প্রশ্নই করার সুযোগ পাবেন কারণ আমাদের সময় খুবই শর্ট রয়েছে ঠিক একটাই করবেন প্রশ্ন নমস্কার জিতেন বাবুকে খুব তাড়াতাড়ি ছটা প্রশ্ন করব আমি শিওর না এটা এটা পাবেন না আপনি একটা কোশ্চেন পাবেন খুব তাড়াতাড়ি ছটা প্রশ্ন করব 100% শিওর উত্তর একটাই দেবেন আপনি আপনি শুরুতেই বলেছেন কোনো ইনসিডেন্টকে কোনো দলের সঙ্গে যুক্ত করায় করে দেখাটা ভুল তো গেরুয়া ব্যান্ডেজ পড়লেই যে বিজেপি হয়ে যায় সেটা কি করে তথ্য প্রমাণ হয় দ্বিতীয় জিনিস ছাপ্পা ভোট একবার জোর গড়ায় বলুন তো তেরোর আগে কোনোদিন ছাপ্পা ভোট হয়নি পোল ভায়োলেন্স নভেম্বর দু আমার এঙ্গেজ হওয়া স্ত্রী বিয়ের আগে বিধবা হয়ে যেত আমি নিজে সাক্ষী পোল ভাইলেন্স কাকে বলে আপনার আগের বক্তা পীযুষ বিশ্বাস বলল পরিমল সাহা হত্যাকারীদের জনগণ কখনো ক্ষমা করবে না ক্ষমা যাত্রা কবে শুরু করবেন আপনারা জোট সংবিধান রক্ষা এটা আপনি একবার আমাকে এক্সপ্লেন করুন আমি কলকাতায় পড়াশোনার সময়ও দেখেছি জেএনও তো দেখি কথায় কথায় সংবিধান রক্ষা এই সংবিধানের নিচে পাঁচ পাঁচ জেনারেশন কাটিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছে তারপরে আজকেও সংবিধান রক্ষা হয়নি প্রশ্নটাই বলুন আর লাস্ট লাস্ট ভারতবর্ষের ইতিহাসে এত বুথ রিপোলিং এর আগে কখনো হয়নি গণতন্ত্র নেই তেরোর আগে কটা রিপোলিং হয়েছিল যখন গণতন্ত্র ছিল আমি দয়া করে বলবো এখন তো সুযোগ তো নেই আপনি কাইন্ডলি আপনি যে প্রশ্নগুলো করেছেন উত্তর কালেকশন করে দিলে সবাই উপকৃত হবে আমিও হব আমিও হব এই ত্রিপুরাজ্যের মধ্যে এই যে পীযুষবাবু বলেছেন ninety six percent seats of the theatre panchayat panchayats unopposed can it be happen সারা পৃথিবীতে কোনো দেশে এরকম হয়েছে হতে পারে গত মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনে ষাটটি এরকম ইয়ে, ইতে আরবান বডিতে যেদিন নোটিফিকেশন হয়েছে সেদিন থেকে এই যে গেরুয়া বাহিনীর কথা বলছেন গেরাও করে রেখেছে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি be happen any anywhere in the country anywhere in the world এবং গত এই ইয়ে নির্বাচনে যেভাবে সাদা ব্যান পরে রবার ব্যান্ড পরে যেভাবে পুলিশের তৎকালীন আমি তো নাম করে বলবো BS Yadav one criminal officer of the Tripura police আমি বলেছি বিএস যাদব সরকার পরিবর্তন হবে we shall bring him back here তার সমস্ত অপরাধের তার জবাব তাকে দিতে হবে এবং তাদের সাথে নেক্সাস করে এই রিগিংগুলো করিয়েছে কাজী আমি ভালো করেছেন প্রশ্নটা করেন অথবা অডিয়েন্সকে কথাগুলি বলতে পারতাম না ঠিক আছে আমরা আরও একজন দর্শকের কাছে যাচ্ছি দেখুন পশ্চিমবাংলার মানুষ ভোট দেয় পশ্চিমবাংলার প্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের মানুষ ভোট দেবে ত্রিপুরা রাজ্যের প্রেক্ষিতে আর আপনি যে বললেন যে না জুট হলে মাঝপথে ভেঙে যাবে এটা খবর রাখেন আপনি শাসক দল হওয়ার সুবাদেও কোনো দল থেকে সাতজন বিধায়ক পদত্যাগ করেছে হয়েছে কোথাও এরকম এই পাঁচ বছরে সাতজন বিধায়ক পদত্যাগ করতে বাধ্য হয়েছে নিজের দলের লোকরাই বলছে এই দলে থাকা যায় না এবং গত পাঁচ বছরে শুধু কি অপোজিশন পলিটিক্যাল পার্টিস এই ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চতলা সর্বোচ্চ চিফ সেক্রেটারি থেকে শুরু করে হোমগার্ড অব্দি চিফ সেক্রেটারি শুরু করে গ্রুপ ডি স্টাফ অব্দি নান ওয়াজ যাতে তারা মানে আক্রান্ত হয়নি এদের রাইট কেড়ে নেওয়া হয়নি ঘটনা হয়নি কোনোদিন হয়নি ত্রিপুরাজ্যে এরকম এই কালচার এই ত্রিপুরাজ্যের মানুষ কখনো দেখেনি কাজে তা থেকে মুক্ত করার জন্য আমাদের আমি তো এখনও বললাম কংগ্রেসের সাথে আমাদের কর্মসূচিগত ডিফারেন্স আছে আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে থাকবে so that's why we are not terming it it is an political alliance it is seat sharing to maximize the vote against the BJP, to defeat BJP. Political alliance হলে পরে তাহলে তার পলিটিক্যাল রেজুলেশন নিতে হয় ওটা হয়নি কিন্তু ত্রিপুরার যে সংবিধান গণতন্ত্র রুল অফ ল যাতে ওয়ার্ক করে প্রাণ ফিরে পায় সে অক্সিজেন যাতে আসে that is very much needed for the people of the state এটাই হলো প্রায়োরিটি আমি একটা ছোট্ট প্রশ্ন করব আমি একটা ছোট্ট প্রশ্ন করব কাইন্ডলি একটু সেটা হচ্ছে প্রশ্ন পাঁচ বছরের ইতিহাসের একটা ছোট্ট প্রশ্ন এইটটি এইট থেকে নাইনটি থ্রি পর্যন্ত জোট যে শাসন সেই শাসনকে শাসনের সময়ে যে নানা ধরনের অত্যাচার হয়েছে তারপরে আপনারা আলোচনা করে পাঁচটা ইলেকশনের বৈতরণী আপনারা পার হয়েছেন সেই কংগ্রেসের সাথে আপনাদের জোট এই ব্যাপারে এখন ওই পাঁচ বছর সম্পর্কে আপনারা কি বলবেন আমি তো বললামই যেটা হয়েছে ঘটনা তো ঘটনা যে পাঁচ বছর সময়তে যেহেতু কর্মসূচিগত ডিফারেন্স আছে আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে এরকম কনফ্লিক্ট তার মানে এই পাঁচ বছর হয়নি পাঁচটি ইলেকশনে যে কথাগুলো হ্যাঁ। বলেছেন হ্যাঁ। সেগুলো মিথ্যে ছিল কিন্তু কিন্তু আজকে যেটা আবারও বলতে হচ্ছে আমাকে যখন আমার যদি পায়ে যদি ছুবল মারে তখন হাঁটুর উপরে হাঁটুর কাছাকাছিতে তাগা বাঁধা যায় কিন্তু এখন ত্রিপুরাজ্যের এই বিষাক্ত রাজনৈতিক দল আমাদের কপালে ছোবল মারতে চেষ্টা করছে তার মানে ওই পাঁচ বছরে গণতন্ত্র ধ্বংসকারীদের এখন আপনারা সাহায্য করছেন না তারও রিয়েলাইজ করছেন সেই পাঁচ বছর যারা গণতন্ত্র হরণ করেছেন তারাও রিয়েলাইজ করছেন যে না যে এরা আরও খতরনাক এবং পঁচিশ বছরে বামফ্রন্টের বহু বিরোধিতা করেছে বামফ্রন্টের বিরুদ্ধে বহু মিছিল করেছে স্ট্রাইক করেছে কিন্তু কোনোদিন একজন নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে এইভাবে তার অধিকার বলণ্ঠিত হয়নি আজকে প্রতিদিন যেটা হচ্ছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে এই দল এই সরকার মন্ত্রী এই যে উদয়পুরে ঘটনা হলো মজলিশপুরে ঘটনা হলো কারা নেতৃত্বের সব মন্ত্রীরা মন্ত্রীরাই দাঁড়াচ্ছেন যে হুজ্জতি করার জন্য so this is the difference ঠিক আছে লাস্ট ফোন অডিয়েন্স থেকে লাস্ট ফোন আর একটা ফোন শুধুমাত্র একটা ফোন সংক্ষেপে বলবেন উত্তরটাও আমরা সংক্ষেপেই চাইব কারণ সময়ের সীমাবদ্ধতা রয়েছে জিতেন দা খুলুমকা এই শুভ শুভকামনা রইল আমার একটা আদর্শগত প্রশ্ন আর একটা হলো ত্রিপুরীদের অধিকার নিয়ে এই দুটো প্রশ্ন করব এটা খুব ভাইটাল এই সিপিএম এবং সিপিএম এবং কংগ্রেস যে বিভিন্ন পত্রিকা যে দেখেছি যে যুদ্ধ হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমাকে এই সত্তর দশকের স্মৃতিকে উস্কে দিচ্ছে শীতল হেই সেখানে একটা পপুলার স্লোগান দাম যে দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাসুর সিপিআই সখন আমি খুব ছুটেছিলাম হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম মার হাত ধরে আস্তে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকতাম দেখতাম যে লম্বা মিছিল লাল ঝান্ডা ধরে শান্তি সেনারা মিছিল করতো তারপর দেখেছি একদিকে ইএস নামৃতি পাত হরকৃষ্ণ কুঙ্গার সোমনাথ চ্যাটার্জি আর একদিকে এসে দাঙ্গে ইন্দ্রজিৎ গুপ্ত ওদের মধ্যে তাত্ত্বিক বিতর্ক পিপলস ডেমোক্রেসি বলুন পেট্রিয়ট পত্রিকা বলুন সেখানে দেখেছি পড়েছি শুনেছি প্রশ্নটা করে এখন হ্যাঁ আমার প্রশ্ন হলো যে এই এর মধ্যে কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে একটা টিকটনিক শিফট টেকটনিক শিফট বলবো যারা আপনারা বলেছিলেন যে বুর্জুয়া এমনকি ঘটনা ঘটলো যে আপনারা আজকে কংগ্রেসের সাথে আপনারা জুট করছেন ঠিক আছে এটা আদর্শগত ব্যাখ্যা কি আর দ্বিতীয় প্রশ্ন হলো ত্রিপুরাতে অধিকার সংক্রান্ত আপনারা তো বামফ্রেন তো পঁয়ত্রিশ ত্রিশ বছর ধরে ক্ষমতায় ছিলেন ত্রিপুরা সব রাজনৈতিক দলই বলে যে এডিসিকে ক্ষমতায়নের জন্য ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু ত্রিশ বছর পঁচিশ বছর ধরে তো আপনার কোনো ছিলেন আপনাকে আপনার ক্ষমতা বাড়াননি কেন সেই সময় তো আপনার মনমোহন সরকার মনমোহন সরকার ছিল সেখানকে আপনার ই করে বাড়াতে পারতেন ক্ষমতা বাড়াতে পারতেন এখন আপনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার দাবি তুলছেন যে ঠিক আছে আপনি আপনি যে বিষয়টা বলতে চাইছেন হ্যাঁ, এটা এটা কি স্রেফ রাজনীতিক ইয়ে নয় প্রতারণা নয় এই দুটো আমরা ব্যাখ্যা আপনার কাছে চাচ্ছি ধন্যবাদ ডক্টর বিজয় দেব বর্মাকে আমি একটু পরিচয় করে দিচ্ছি তার বাবা হলেন ধর্মরায় দেব বর্মা তিনি সিপিআই লিডার ছিলেন এই জন্যই এম এস তাম্বুদরি পাত এসে ডাঙ্গের নাম তিনি বলেছেন এবং সে reference I am thankful to you যে আমি আপনাকে আপনার এটার এতে প্রেক্ষিতে বলে মানে আমি বলতে চাই ইএমএস নম্বদরিপাত এসে ডাঙ্গে বিটি রণদ্বীপে জ্যোতি বসু সেই প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের We are also constituent, communistরা. Indian National Congress তার সামনে এজেন্ডা ভারতবর্ষকে সোশ্যালিস্ট কান্ট্রি তৈরি করতে হবে এই এজেন্ডা ছিল না বিকজ বিফোর দি সোশ্যালিস্ট মানে সোশ্যালিজমের আগে সোশ্যালিস্ট রেভলিউশনের আগে ন্যাশনাল লিবারেশন না হলে পরে এটা হয় না কাজেই সেই জায়গায় অন্য লিবারেল বা মানে গর্জিয়াস একই প্ল্যাটফর্মে থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী তাদের সাথে একসাথে লড়াই করেছে আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা আমাদের এজেন্ডা নিয়ে এবং এখনও আমরা সে লড়াইটা আমরা করছি কাজে এই জায়গায় ঠিক সেই প্রেক্ষিতেই আজকে যখন সংবিধান আক্রান্ত গণতন্ত্র আক্রান্ত তখন যে আমাদের অন্য বিরোধ আছে আপনি যে বলছেন যে না তখন তাদের কংগ্রেসকে বুর্জুয়া বলছেন এখন কি বলেন না ইয়েস আমি আজকেও বলছি ওই সেদিন কোনো একটা চ্যানেলে আমার একটা শব্দকে নিয়ে শুধু শব্দটা দিয়ে বাকিটা না দিয়ে বলেছে কংগ্রেসকে এখনো বুর্জুয়া বলে আমি তো এখনো বলছি কংগ্রেস তো বুর্জুয়া দলই তো কংগ্রেস তো বুর্জুয়া দলই তার নীতি বুর্জুয়া আমি তো লুকোবো কেন কিন্তু যে বুর্জুয়া দলও যদি গণতন্ত্র থাকে সংবিধান যদি সচল থাকে তাহলে সে বুর্জুয়া দল সরকারে থাকার সময়তে কিছু গণতান্ত্রিকভাবে অধিকার আদায় করা যায় and that is the ADC six schedule from home we have achieve this six schedule from Indira Gandhi আজকে মোদি থাকলে তো হতো না আমি বলে দিতে পারি আজকে যদি নরেন্দ্র মোদী যদি থাকতো সেদিন প্রাইম মিনিস্টার ত্রিপুরাতে এডিসি হতো না আর আপনি যে কথাটা বলছেন আপনারা যখন ছিলেন তখন আরে আমরা যখন ছিলাম তখন রেগুলার ভিলেজ কমিটি নির্বাচন হতো রেগুলার এডিসি নির্বাচন হতো এডিসি তার শেয়ার অফ ট্যাক্সেস পেত এবং আমরাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের এই এমপি হিসাবে মন্ত্রিসভা থেকে আমাদের বিধানসভা থেকে টাইম ইন এগেন আমরা প্রস্তাব পাঠিয়েছি for amendment of the constitution to empower the ADC কে বললো আমরা চেষ্টা করিনি কাজেই ত্রিপুরা মাথা আজকে আছে বলে আমরা করছি নো নেভার আজকে যদি বিজেপিও যদি থাকে এডিসিতে ইয়েস মানুষ নির্বাচিত করেছেন তাদেরকে আমরা বলবো এডিসি শুড বি এম্পাওয়ার্ড এই যে সিক্স শিডিউল সে নাইনটিন ফিফটিতে এটা ফর্মুলেশন হয়েছে এটা এখন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি নাইনটিন ফিফটির আইডি আজকে চলে না so it is very much required কাজে এখানে কোনো ধরনের যে মানে সুবিধাবাদী কোনো ধরনের যে কি বলে opportunism no based on the reality based on the people's need আমরা এই কথাগুলি বলছি ত্রিপুরা মথা আজকে থাকলেও বলতাম না থাকলেও বলবো এবং যে কনস্টিটিউশন সলিউশন আমি তখনই বলেছি we are not against constitution solution কিন্তু শুধু একটা জায়গাতে আমাদের ডিফারেন্স যদি ত্রিপুরা মথা যদি এটাকে মিন করতে চাই ইট ইজ জিওগ্রাফিক্যাল যে বাইফার্কেশন এটাও যুক্তিতে বলছি আমরা জাস্ট অপোজ করার জন্য অপোজ করছি না ত্রিপুরার যে কালচারাল জিওগ্রাফিক্যাল যে structure it is not realizable, not manageable, not feasible, not viable. এবং আগামী দিনও বলবো এই যে বিজেপিকে হারানোর জন্য ইয়েতে আমরা ত্রিপুরা মথার মাননীয় চেয়ারম্যানকে বলছি you also come in fray যদিও একটু আগে দেখলাম যে দিল্লিতে তিনি বিজেপির সাথে কথা বলছেন আমি জানি না what will be the outcome জানি না কি হবে কিন্তু আমরা বলছি যদি সত্যি সত্যি টিপ্রাসাদের কোনো ডেভেলপমেন্ট করতে চান আপনি বিজেপিকে দিয়ে হবে না কারণ বিজেপি মানে হলো দেশের marginalized minority poor BJP is the enemy number one of this population আমরা আমাদের যে তার একবারে শেষ মুহূর্তে আমরা আর কোনো নতুন প্রশ্ন এখানে নেব না কারণ আমাদের সময়সীমা একেবারে শেষ একটা প্রশ্ন করতে One please, last please. question. Yeah, please. Uh, today, uh, Khulomkar, Mr. Chaudhary. Yes, please. Today being the Cockbrook Day. Yeah, yeah, yeah. You were in the power for more than two decades. Yes. It is the aspiration of all the Cockbrook speaking people that Cockbrook may be written or taught in Roman script. What was the reason for obstruction for not allowing Cockbrook to be written in Roman script? nothing any that is against against the Roman script. Actually, while Cockbrook was recognized, এটা ককবরকে বললে বোধে ভালো আমি আবার বলুন বলুন অসুবিধা নেই বলুন ককবরক কশিজ আফ্রুব আফ্রুব ত্রিপ্রাসারগ্নি বিসিংহ যে রোমান স্ক্রিপ্ট অর্থাৎ এডুকেটেড সুইনানি রংনাই পন রংনাই কম আফ্রুব মেজরিটি কুবাঙ্কু বরক বাংলা সিনিও অঙ্গে আফ্রুও বাংলা নাজাক্ষা কিন্তু left government never static on any particular script যখন ভাষা কমিশন যখন হলো yet, right, I am coming to that. You please go through the report of the Bhasha Commission of Pavitra Sarkar. What written there? Kokborok, people will decide their script. So today, overwhelming majority of the Cockburg speaking population, I know, particularly younger generation, their desire is Cockburg. We respect that, eh, sorry, Roman script. We respect to that. And while the majority will, that is demand for that, that will happen in future. It is nothing any opposition, nothing any, what I'll say, aesthetic on any particular script. That is অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলতে চাই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব দু ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার আপনারা ষাটটি চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন এবং এই সবচেয়ে বড় সম্প্রচারের কুরুক্ষেত্র কনক্লেভের এই মুহূর্তের দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করব তৃতীয় পর্বে মঞ্চে থাকছেন কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু একশো এক ভাইয়ের সাথে পাঁচ ভাইয়ের লড়াই কিন্তু পাঁচ ভাই জিতেছে ন্যায় সত্য তাদের পক্ষে আছে ত্রিপুরাজ্যের মধ্যেও যারা সত্যের পক্ষে আছে ন্যায়ের পক্ষে আছে আগামী দিন তারাই জিতবে ঠিক গণতন্ত্রের আচ্ছা, শেষ কথা কিন্তু গণদেবতারাই বলবে যাই হোক আমরা বলছিলাম যে এই একটা বিষয় লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের জিতেন বাবু পাহাড় থেকে সমতল একাই কিন্তু দৌড়ে বেড়াচ্ছেন তো সেই জায়গায় একান্ত ব্যক্তিগত একটা প্রশ্ন ওনার প্রতি আমি রাখবো যে উনি এই বয়সে এখনো যেভাবে দৌড়াচ্ছেন মনে হচ্ছে যেন বিশ থেকে তিরিশ বছরের একজন যুবক দৌড়াচ্ছে তো এটা কিভাবে শেষবার যাওয়ার আগে জানিয়ে যান আমাদের যারা দর্শক রয়েছে বা আমরা সবারই এটা একটা জানার কৌতূহল মানুষের জন্য শরীরের জন্য ভিটামিন সি ভিটামিন ডি আরো কত ভিটামিন দরকার আছে পলিটিশিয়ানদের জন্য ভিটামিন হলো মানুষের মুখ কাজে যত বেশি মানুষের মুখ দেখি তত বেশি ভিটামিন হয় কাজে এই বয়স কেন আরও পনেরো বছর পরেও আমার এই কর্মক্ষমতা থাকবে থ্যাংক ইউ অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কুরুক্ষেত্র কনক্লেভের তৃতীয় পর্বে থাকছেন ত্রিপ্রামথা নেতৃত্ব অনিমেষ দেববর্মা আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানটিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি নমস্কার